এই মুহূর্তে আপনার মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে কিভাবে অলসতা আসে এবং কিভাবে অলসতা দূর করা যায় কোন কোন কারণগুলোর জন্য আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর আপনি যদি এরকম কোন উত্তর পেতে চান তাহলে আপনি ঠিক ভিডিওতেই আছেন পুরো ভিডিওটি দেখলে আশা করা যায় আপনার উত্তর পাবেন এবং নিজেকে অলসতার হাত থেকে বাঁচাতে পারবেন আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তরের সাথে সাথে অলসতা দূর করার কিছু উপায় ডেভিড এলেনের লেখা বই getting things done the art of stress free productivity থেকে আলোচনা করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক লেখকের বই থেকে অলসতা দূর করার উপায়গুলো জানার আগে আসুন জেনে নেই আসলে অলসতা আমাদের মধ্যে কিভাবে তৈরি হয় আমরা সবাই বাজার সদাই করি এমন ঘটনা আপনার সাথে নিশ্চয়ই হয়েছে যে আপনি পাঁচ ছয়টি সদাই কিন্তু দোকানে অথবা বাজারে গিয়েছেন খুব খেয়াল করে সব আইটেম কিনে এনেছেন কিন্তু বাসায় এসে বেগ খুলে দেখলেন কিছু প্রয়োজনীয় জিনিস কেনা হয়নি যার ফলে আপনাকে আবারও বাজারে যেতে হয় এরকম ঘটনা দু একবার ঘটার পর আপনি হয়তো এখন বাজারে যাওয়ার সময় একটা লিস্ট নিয়ে যান যাতে কিছু আনতে ভুলে না যান কিন্তু এই ভুল কেন হয় আমাদের মস্তিষ্ক পৃথিবীর যে কোনো সুপার কম্পিউটারের চেয়ে শক্তিশালী তবুও এর কিছু দুর্বলতা আছে অনেকগুলো কাজ একসাথে করতে গেলে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে কম্পিউটারে যদি একটার পর একটা প্রোগ্রাম চালু করতে থাকেন একটা সময় তার পারফরমেন্স দুর্বল হতে থাকে এরপরও যদি একের পর এক প্রোগ্রাম ওপেন করতে থাকেন তাহলে কম্পিউটার কাজ করাই বন্ধ করে দেবে তেমনি আলাদা আলাদা কাজ ও ভাবনা যখন মস্তিষ্কে আসতে থাকে এবং আমরা যদি সেগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে কাজ শেষ না করি তাহলে সেগুলো মস্তিষ্কের বিশেষ অংশে জমা হয় আমাদের মনে হয় আমরা অনেক কিছুই সময়ের সাথে ভুলে যাচ্ছি কিন্তু আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডে সব কিছুই জমা থাকে আমাদের চেতন মন বা কনসিয়াস মাইন্ডে সেসব ধরা না দিলেও ভুলে যাওয়া বা কাজ বা ভাবনার প্রক্রিয়া অবচেতনে চলতেই থাকে তাই কোনো বিশেষ বস্তু বা ঘটনা সামনে এলে অনেক সময়ই আমাদের ভুলে যাওয়া স্মৃতি মনে পড়ে যায় এটা আমাদের মস্তিষ্কের একটি খুব ভালো দিক কিন্তু এর খারাপ দিকও আছে যখন অনেক স্মৃতি বা ভাবনা মস্তিষ্কে জমা হয় একটা সময় গিয়ে এগুলো আমাদের দেহ ও মনের উপর চাপ ফেলে ফলে ক্লান্ত লাগে কম্পিউটারের মতো আমাদের পারফরমেন্সও দুর্বল হতে শুরু করে এবং এর ফলে আলস্যের সৃষ্টি হয় আমাদের কাজের গতি ও মান কমে যেতে থাকে অনেক সময় বিনা কারণেই আমাদের মনের ভিতরে একটা অস্বস্তি লেগে থাকে কিছুই করতে ভালো লাগে না শুধু ঘুম আসে মনে হয় আজ কোনো কাজই করতে পারবো না এর একটা বড় কারণ অনেক সমাধান না হওয়া ভাবনা কাজ এবং আইডিয়া অবচেতন মনে রয়ে যায় এগুলো চেতন মনে বা কনসিয়াস মনে একটা অস্বস্তি সৃষ্টি করে যার প্রভাব পড়ে আমাদের স্বাভাবিক কাজে এতক্ষণ আমরা জানলাম যে কিভাবে আসলে অলসতাটা আমাদের মাঝে চলে আসে আসুন এখন আমরা জেনে নেই এই অলসতা দূর করার উপায়গুলো কি কি ডেভিড এলেন তার বেস্ট সেলার বই getting things done the art of stress free productivity বইয়ে লিখেছেন আমাদের মস্তিষ্ককে সেই ধীরগতি কম্পিউটার বানানো যাবে না একটি শান্ত পুকুরে যদি একটি ছোট পাথর ফেলা হয় তাহলে অল্প একটু ঢেউ তুলে পানি আবার স্থির হয়ে যাবে যদি একটা বড় পাথর ফেলা হয় তবে বড় একটা ঢেউ উঠবে কিন্তু একটু পরেই আবার শান্ত হয়ে যাবে অর্থাৎ ইনপুট অনুযায়ী আউটপুট লেখক বলেন পানির এই অসাধারণ ক্ষমতা আমাদের মনকেও শেখানো সম্ভব কিভাবে সারাটা দিন আমাদের মাথায় আলাদা আলাদা আইডিয়া ও ভাবনা আসে এগুলো কিছু বড় আবার কিছু ছোট ভালোভাবে কাজ করতে গেলে প্রতিটি ভাবনা ও কাজের পেছনে যতটুকু প্রয়োজন ততটুকুই মানসিক শক্তি ব্যবহার করা উচিত শুনতে সহজ মনে হলেও এটা অতটা সহজ কাজ নয় যদি না আপনি সঠিক উপায় জানেন কোন কাজে কতটা শক্তি কাটাবেন তার পরিমাপ করা এবং প্রতিটি কাজ সঠিকভাবে করার জন্য লেখক জিটিডি নামে পাঁচটি ধাপের একটি মেথড তৈরি করেছেন যা আসলে গ্যাটিং থিংস টান এর সংক্ষিপ্ত রূপ এই ভিডিওতে আপনি পাঁচটি ধাপের বিস্তারিত আলোচনা এবং কিভাবে আলস্য দূর করার উপায় হিসেবে এই পাঁচটি ধাপকে কাজে লাগাতে পারবেন তা জানবেন নাম্বার ওয়ান ধারণ করা বা ক্যাপচার এই ধাপে সারাদিন মাথায় যেসব ভাবনা বা কাজের কথা আসে তা দ্রুত লিখে ফেলুন এভাবে যখন আপনার ভাবনা বা আইডিয়াগুলো একটি এক্সটার্নাল মেমোরিতে রাখবেন তা আপনার মনের উপর ছাপ কমিয়ে দেবে এই এক্সটার্নাল মেমোরি একটি ছোট notebook mobile phone notepad diary যে কোনো কিছু হতে পারে অর্থাৎ এটি এমন একটি জায়গা যেখানে চাইলেই আপনার ভাবনা বা আইডিয়াগুলো দেখে নিতে পারেন এই মেমোরিটিকে আপনি বাস্কেট বা ইনবক্স এই ধরনের কোনো একটি নাম দিতে পারেন আপনাকে শুধু একটা জিনিস মনে রাখতে হবে যাতেই আপনি লিখবেন তা যেন যে কোনো সময় চাইলেই হাতের কাছে পাওয়া যায় কাজ ভাবনা বা আইডিয়া ছোট বড় যেটাই হোক মাথায় আসলেই এখানে লিখে ফেলুন এই লিস্ট বানানোর প্রধান কারণ হলো এগুলো একবার লিখে ফেললে মস্তিষ্ক এসব মনে রাখা জরুরি মনে করবে না যার ফলে মাথা চাপমুক্ত হবে সেই সাথে মাথার বেশ কিছুটা জায়গা খালি পাবেন নাম্বার টু বাছাই করা অনেকেই নিজের কাজগুলোকে লিস্ট করে তারপর কাজে নামেন তবুও সেগুলো ঠিকমতো করতে পারেন না কারণ এই লিস্ট করার পর কি করতে হবে তারা তা জানেন না লিস্ট করা কাজগুলো কোনটা কতটা জরুরি এবং কোনটা করা সম্ভব কোনটা এই মুহূর্তে করা যায় এসব বিবেচনা করে আলাদা আলাদাভাবে কাজগুলো বাছাই করতে হবে অর্থাৎ কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে এটা সঠিকভাবে বুঝতে হবে এটাই জিটিডি এর দ্বিতীয় ধাপ যতক্ষণ না আপনি কাজ ও ভাবনাগুলোর ব্যাপারে সঠিক ধারণা পাচ্ছেন ততক্ষণ লিখে রাখলেও এই চিন্তাগুলো আপনার মাথায় ঘুরপাক খাবে এতে আপনি লিস্ট বানানোর পরে সুবিধা পাবেন না লেখকের মতে এই কাজটি করতে আপনাকে ফ্লো ডায়াগ্রামের মতো একটি চোখ সাজিয়ে নিতে হবে প্রথমে একটি আইডিয়া নিয়ে চিন্তা করে বুঝতে হবে সেটি আসলে কী ধরনের এবং তার থেকে আপনি কি ফলাফল পেতে যাচ্ছেন এরপর চিন্তা করে দেখুন আইডিয়ার বাস্তবায়ন আসলেই এখন করা সম্ভব কিনা বা জরুরি কিনা যদি তা না হয় তাহলে সেই কাজটি ভাবনার এই তালিকাগুলোর মধ্যে একটিতে ফেলে দিন বাতিল অন্য সময়ের জন্য রেফারেন্স এই তিনটি ঘরের ব্যাখ্যা একটু পরে দিচ্ছি তার আগে চলুন দেখে নেই কাজটি যদি এখন করা সম্ভব হয় তাহলে কি করবেন প্রথমেই দেখুন কাজটি দুই মিনিটে করা সম্ভব কিনা যদি সম্ভব হয় তাহলে কাজটি সেই মুহূর্তেই করে ফেলুন আর যদি না হয় তাহলে সেটিকে ডিলিগেট লিস্টে রাখুন এই লিস্টের কাজগুলো অন্য কাউকে দিয়ে করাবেন আর যদি অন্য কাউকে দিয়ে করানো না যায় তাহলে সেটিকে আপনি ডেফার লিস্টে রাখুন এই লিস্টের কাজগুলোর ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব কাজগুলো বাছাই করে আলাদা আলাদা বিভাগে ফেলার ফলে কাজ ও ভাবনাগুলোর ব্যাপারে আপনি একটা পরিষ্কার ধারণা পাবেন যার ফলে আপনার মনের উপর চাপ কমবে নাম্বার থ্রি সাজানো বা সঠিকভাবে কাজগুলোকে অর্গানাইজ করা আগের ধাপে সবগুলো কাজ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়ার পরে এর পরের ধাপে সেগুলোকে আরও ভালো করে সাজাতে হবে আরও ভালো করে সাজাতে আগের চোখটিকে আপনি সহায়তা করবেন চলুন দেখে নেই সেই চোখটি আগেই বলেছি যে কাজগুলো এই মুহূর্তে করতে পারছেন না সেগুলোকে তিনটি বিভাগে ফেলতে পারেন বাতিল অন্য সময়ের জন্য বা রেফারেন্স খো বাতিল যে কাজগুলো করা সম্ভব নয় অথবা জরুরি নয় সেগুলোকে সোজা বাতিলের করে ফেলে দিন এগুলো নিয়ে আর চিন্তা করবেন চিন্তা করা মানেই সময় ও এনার্জির অপচয় হ অন্য সবার জন্য যদি কোনো একটি কাজ আপনাকে করতেই হবে কিন্তু এই মুহূর্তে না করে পরে করলেও চলবে সেটিকে অন্য সময়ের জন্য বা সামদে মেবি নামে একটি লিস্ট বানিয়ে সেখানে রেখে দিন পরবর্তী সময় পেলে কাজটি করে ফেলুন রেফারেন্স যদি মাথায় আসা নতুন আইডিয়া এমন হয় যে আপনি সেটা পরবর্তীতে অন্য কোনো কাজে লাগাতে পারবেন তাহলে সেটিকে রেফারেন্স লিস্টে রেখে দিন যেটি পরে অন্য কোনো কাজে লাগাতে পারবেন ধরুন আপনি একজন লেখক মাত্র একটি নতুন চরিত্রের আইডিয়া পেয়েছেন কিন্তু এই মুহূর্তে কোনো গল্পে রাখতে পারছে না সেটি এই লিস্টে রেখে দিতে পারেন পরে কোনো লেখায় একে কাজে লাগাতে পারবেন এটা গেল এই মুহূর্তে করতে না পারা কাজ বা নন অ্যাকশনেবল কাজ এখন নজর দেওয়া যাক যেগুলো এখন করা জরুরি বা সম্ভব সেই কাজের দিকে ডায়াগ্রামটির দিকে আরেকবার তাকান এবং নন অ্যাকশনেবল কাজগুলো নিয়ে কি করবেন বোঝার পর এবার জেনে নিন যে কাজগুলো এখনই করা সম্ভব বা এখনই করা জরুরি সেগুলো কিভাবে গোছাবেন এই কাজগুলো আপনি চারটি ভাগে ফেলতে পারেন যার প্রথমটি হচ্ছে প্রজেক্ট লিস্ট এই লিস্টে এমন সব কাজ রাখবেন যেগুলো দুই বা দুইয়ের বেশি ধাপে শেষ করতে হবে যেমন ধরুন এই ভিডিওটি বানাতে বইটি নিয়ে ভালোভাবে গবেষণা করতে হয়েছে তারপর কোন কোন বিষয়ের উপর জোর দিলে ভিডিওটি আপনার কাজে লাগবে তা ভেবে বের করতে হয়েছে তারপর কোন ঢঙে কথা বলতে হবে বা ভয়েস দিতে হবে তা আমাকে রিসার্চ করতে হয়েছে এবং ভিডিওটির থামনেল কীভাবে সাজাতে হবে অর্থাৎ অনেকগুলো ধাপে এই কাজটি শেষ করতে হবে তাই এটি প্রজেক্ট লিস্টের জন্য বরাদ্দ আপনার আপনার হাতে যদি এমন কোনো কাজ থাকে যা দুটি বা দুটির বেশি ধাপ পার করে শেষ করতে হবে সেগুলোই এই লিস্টে রাখুন আর একটু সহজ করে বলতে গেলে যেই কাজটি শেষ করতে দুটির বেশি ভিন্ন ভিন্ন কাজ করতে হয় সেগুলোই প্রজেক্ট যেমন ধরুন আপনি মাংস রান্না করবেন তাহলে প্রথমে বাজারে গিয়ে মাংস কিনতে হবে এবং তারপর মাংসটি রান্না করতে হবে নাম্বার ফোর পর্যালোচনা করা ধরে নিলাম আপনি কাজগুলো লিস্ট করেছেন তারপর সেগুলো সাজিয়ে একটি চমৎকার কাজের প্ল্যান বানিয়েছেন এগুলো নিয়ে আর সারাদিন চিন্তা করা লাগছে না ফলে আপনি আগের চেয়ে অনেক সহজে যাচ্ছেন এবং কাজগুলোও ঠিকমতো হচ্ছে কিন্তু এখানে একটা সমস্যা হলো এই মেথডের শুরুতে প্রথম কয়েকদিন সবাই খুব ভালো ফলাফল পায় কিন্তু কয়েকদিন পর আবার সব আগের মতো অগোছালো হয়ে যায় এর কারণ হলো বেশিরভাগ মানুষ চার নম্বর ধাপটি ঠিকমতো অনুসরণ করতে পারেন না চার নম্বর ধাপটি হলো পর্যালোচনা বা রিভিউ করা আপনি হয়তো এবার লিস্টটিকে বানিয়ে সেই অনুযায়ী কাজ করতে চলেছেন কিন্তু দেখা গেল বেশ কয়েকদিন ধরে লিস্টের দিকে তাকাচ্ছে না ফলে সমস্যাগুলো আবার ফিরে আসতে শুরু করে লেখকের মতে সপ্তাহে অন্তত একবার কাজের চোখটির উপরে চোখ বোলানো উচিত এই ধাপটি অনেকেই ভুলে যায় কারণ এটি সাধারণত লিস্টের কোথাও লেখা হয় না নাম্বার ফাইভ কাজে নামা জিটিডি মেথডের শেষ ধাপটি হলো কাজে নামা অর্থাৎ টাইম টু অ্যাকশন আগের সবগুলো ধাপ আসলে কাজের প্রস্তুতি আগের লিস্টগুলো করার ফলে আপনার কাজ ও ভাবনাগুলোকে যে এক নজরে দেখে নিতে পারবেন এতে মাথার উপর চাপ কমবে ফলে আলস্য দূর হবে লিস্ট করা শেষ হলে আপনি সেই অনুযায়ী এবার কাজে নেমে পড়ুন মনে রাখবেন দিনের কাজের শুরুতে যে কাজটি দুই মিনিটে করা সম্ভব সেগুলো আগে করে ফেলুন এরপর দেখুন ক্যালেন্ডার লিস্টে আজকের দিনে কি কি কাজ রয়েছে তারপর মনোযোগ দিন নেক্সট অ্যাকশন লিস্টে লেখকের মতে এই পাঁচটি ধাপ যদি আপনি অনুসরণ করতে পারেন আপনার মধ্যে অলসতা আসবে না এবং আপনি সহজেই অলসতা কাটিয়ে উঠতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে এবং ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইক দিতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ